আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দর্শক আপনারা জানেন DPRC hospital and diagnostic lab লিমিটেডে ডক্টর শফিউল্লাহ প্রধান দীর্ঘদিন যাবৎ সফলতার সহিত ট্রিটমেন্ট দিয়ে আসছেন ডক্টর শফিউল্লাহ প্রধান হচ্ছে বাত ব্যথা প্যারালাইসিস রিহেব ফিজিও বিশেষজ্ঞ সেটা আপনারা ইতিমধ্যে জানেন আমাদের স্যার যে ধরনের পেশেন্ট দেখে নাইনটি এইট পার্সেন্ট হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়া হয় পিএলআইডি পেশেন্ট আর্থ্রাইটিস জনিত পেশেন্ট দর্শক আমার সাথে যা দেখতে পাচ্ছেন আমাদের একজন পেশেন্ট আমাদের এখানে এসেছেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন তো দর্শক চলুন আমরা ওনার কাছ থেকে জেনে নিই ওনার মুখ থেকে জেনে নিই যে কেন আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন কেন ডিপিআরসি হসপিটালে এসে স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন তো দর্শক চলুন আমরা ওনার সাথে কথা বলে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা একটু যদি বলেন নাম হচ্ছে হাফিজুর রহমান হাফিজুর হচ্ছে ফরিদপুর ফরিদপুর থেকে আসছেন আপনি ইতিমধ্যে জানেন যে আপনার যে সমস্যাগুলো হয়েছে আপনার আমরা একটু প্রথম থেকে জানতে যাব যে আপনার মূল সমস্যাটা কি ছিল মূল সমস্যাটা হচ্ছে আমি তিন বছর আগে মানে ফুটবল খেলাধুলা করতাম তো আচ্ছা তো তিন বছর আগে ব্যথা পাইছিলাম একটু ব্যথা পাওয়ার পরে কোমরে ফার্স্টে ব্যথা ছিল তারপরে মেডিসিন বিশেষজ্ঞ দেখাইছি ওষুধ খালে কমতো আবার বার মানে ওষুধটা বন্ধ দিলে আবার সমস্যা আবার সমস্যা শুরু আচ্ছা। হইতো মানে শুইলে উঠতে পারতাম না উঠলে শুইতে পারতাম সমস্যাটা কি অ্যাঙ্কেল জয়েন হয়েছিল না কোমরে কোমরে হয়েছিল আচ্ছা তারপরে একজন আমারে বললো মানে এই যে ফিজিওথেরাপিস্ট ওনারা দেখাইলাম উনি ওষুধ দিল ফার্স্টে ওনার এমআরআই দিছিল এমআরআই দিয়ে বললো পিএলআইডি হয়েছে হুম, তো উনি ওষুধ দিল ওষুধ দিয়েছে পাশাপাশি ব্যায়াম দিছে তো এটা করার পরে ওটা হচ্ছে কমে গেল ব্যথা। তারপরে আমার উনি চিল্লাই যাওয়ার পরে মানে গত রোজায় আমার ব্যথাটা এমন পর্যায়ে গেল মানে বসেও থাকতে পারতাম না শুয়েও থাকতে পারতাম না মানে অসহ্য ব্যথা তারপরে দুইজন নিউরো সার্জন দেখাইছি আচ্ছা। তো দুইজনই আর কি সার্জারি ইয়ে দিছে তো লাস্ট মানে এমন ভাবে বলছে যে সার্জারি না করায় কোনো ইয়ে পাই মানে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে আপনার সমস্যাটা বা যতজন ডক্টরের কাছে যাচ্ছেন ওনারা শুধু আপনাকে এই সাজেস্টটা দিচ্ছে যে অপারেশন করতেই হবে অপারেশন হ্যাঁ। বিহীন এই ধরনের ট্রিটমেন্ট কোনোভাবেই সম্ভব মানে না বিকল্প বলে নাই জাস্ট বলছে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে সেটাই আপনাকে বলেছে আচ্ছা, তারপরে লাস্ট নয় মাস আগে অপারেশন করার পরে আমার তারপর হচ্ছে এক মাস পরে আমার হচ্ছে বাম পায়ে সমস্যা হলো আমি আচ্ছা। বাম পায়ে ভালোভাবে হাঁটতে পারতাম না হাঁটলে আর কি কোমর থেকে মানে ব্যথা নিচে যাইতো না শুধু কোমরে আর হচ্ছে পায়ের নিচে এখানে মানে ব্যথা হচ্ছে পায়ের দিকে নামতো নামতো না আর কি কোমরে এখানে ব্যথা করতো আর এখানে ব্যথা আচ্ছা, করতো আর হচ্ছে সোজা হাঁটতে পারতাম না আর হচ্ছে বাম পায়ে বহুত পেতাম পরে ইউটিউবে স্যারের একটা ভিডিও দেখলাম ওরা এখান থেকে স্যারের কাছে আসার পরে স্যারে এক মাসের ভর্তি দিল আচ্ছা আপনি যখন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন আপনাকে হচ্ছে এক মাসের ভর্তি দেওয়া হয়েছে তখন আপনি দীর্ঘ বিশ্বাস নিয়ে হচ্ছে আমাদের এখানে ভর্তি হয়ে গেলেন আচ্ছা আপনি তো এক মাসে আপনাকে তো এক মাসের ভর্তি দেওয়া হয়েছে আজকে পর্যন্ত কতদিন হয়েছে আজকে হচ্ছে 22 দিন শেষ 22 দিন হয়েছে আজ থেকে এক বছর বা দেড় বছর আগে আপনি যেমনটা অসুস্থ নিজেকে মনে করতেন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেন না বা আপনি এমন একটা পর্যায়ে হয়ে চলে গেছে আপনার সমস্যাটা শুয়ে থাকতে পারছেন না বসেও থাকতে পারছেন না আবার হাঁটাচলা করলেও আপনার ব্যথাটা আবারও দীর্ঘস্থায়ী হচ্ছে বা ব্যথাটা বেড়ে যাচ্ছে সেই জায়গা থেকে আজকে আপনি কতটুকু সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো কতটুকু মানে নিজেকে কমফোর্ট মনে করছেন যে আমি 80% সুস্থ আচ্ছা এটা আল্লাহর ভরসা আপনি আপনার মূল ট্রিটমেন্টটা কিভাবে হয়েছে ফিজিওথেরাপি জি ফিজিওথেরাপি আচ্ছা আপনি তো ইতিমধ্যে জানেন যে ফিজিওথেরাপির মাধ্যমে এই ধরনের সমস্যাগুলোর জন্য বেস্ট একটা চিকিৎসা দেওয়া হয় আমাদের হ্যাঁ। এখানে আগে যদি জানতাম তাহলে আমি সার্জারির দিকে যাইতাম না আপনি এখানে যখন আসলেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন ট্রিটমেন্ট নিয়েছেন আপনার কিন্তু ওই পরিমাণ টাকা খরচ হয় নাই পরিমাণ টাকা বরং আরো কম হয়েছে তো সেই জায়গা থেকে আপনি অর্থনৈতিকভাবে একটু সচলভাবে আপনি চিকিৎসাটা করতে পেরেছেন প্রপার একটা ট্রিটমেন্ট হ্যাঁ, পেয়েছেন আপনার কিন্তু অনেকটা ভালো লাগছে যে আগের চাইতে আপনি অনেকটা সুস্থ হ্যাঁ। সেই ভালো লাগার জায়গা থেকে আমাদের দর্শকের উদ্দেশ্যে অর্থাৎ আপনার মতো কিন্তু দেশ ও দেশের বাইরে হাজার হাজার পেশেন্ট আছে যারা সঠিক একটা জায়গা খুঁজে পাচ্ছে না সঠিক একটা ডক্টর খুঁজে পাচ্ছে না সেই জায়গা থেকে আপনি তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি সবার উদ্দেশ্যে বলবো যে ফার্স্টে অপারেশনের দিকে না যাইয়া যাদের পিএলআইডি সমস্যা আছে বা কোমরের ব্যথা তার আগে স্যারের কাছে আসুক আসে স্যারের সাথে কথা বলো স্যার যেভাবে সাজেশন দেয় ওইভাবে চললে আল্লাহর রহমতে স্যারের লাইফ সেটা মাফ হবে জি অসংখ্য ধন্যবাদ আপনার ভাষায় আপনি হচ্ছে আপনার মনের ভাবগুলা মনের আনন্দর জায়গা থেকে আপনি দর্শকের উদ্দেশ্যে আপনার কথাগুলি শেয়ার করেছেন আমরা এখানে শেষ করে দিব দর্শক শুনতে পেলেন যিনি এই বয়সে হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনা বা কোনো একটা কারণে পিএলআইডি রোগে আক্রান্ত হয়েছেন আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ সেই সমস্যায় ভুগেছেন বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন সঠিক ট্রিটমেন্ট পায়নি অপারেশন করেছেন তাও সঠিক ট্রিটমেন্টই পায়নি সঠিক বা যথার্থ একটা ট্রিটমেন্ট পেয়ে যথার্থ চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারেননি অবশেষে ডক্টর শফিউল্লাহ সম্পর্কে জানতে পারলেন স্যারের কাছে সরাসরি চলে আসলেন ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়ে গেলেন ভর্তি হয়ে ওনাকে যেই সময়টা দিয়েছিল এই সময়ের আগেই উনি সুস্থ হয়েছেন সুস্থ হয়ে এখন আগের মতো স্বাভাবিক জীবনযাপন করছেন তো দর্শক আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই আমি বলবো যেখানে গেলে প্রপার একটি ট্রিটমেন্ট পাবেন যেখানে গেলে যথার্থ ট্রিটমেন্ট পেয়ে আপনি সুস্থ অর্জন করবেন সেখানেই যাবেন আজকের জন্য এখানে শেষ করে দিয়েছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন